দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি Subrata Saha workshop super mechanical Khulna polytechnic institute Khulna সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আছো এখন অনুষ্ঠিত হচ্ছে মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে আমাদের এখনকার সেশন আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্টের উপরে যেটি চতুর্থ অধ্যায় আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো আমরা নির্ধারণ করব এভাবে সাইনবারের নীতি সাইনবার এবং স্লিপ গেজ ব্যবহার করে কোণের মান হিসাব করা ডপটেল গ্রুপ ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল এবং সাইজ হিসাব করা এই বিষয়ের উপরে আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে না আমি কালকে ডেমো দেইনি কিন্তু আমি নিজে প্র্যাকটিস করেছি শিক্ষার্থীবৃন্দু তাহলে আমরা এখন চলে যেতে চাই এটাই যে আমরা আজকের সেশন শেষে কি সেশন শেষে আমরা কি অর্জন করতে পারবো আমরা সেশন শেষে সাইনবারের নীতি কি সেটা আমরা জানতে পারবো এবং সাইন বার এবং স্লিপ গেজ ব্যবহার করে কোণের মান হিসাব করতে পারবো ডপটেল গ্রুপ ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল এবং সাইজ হিসাব করতে পারবো শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে সেশনের জন্য যে নির্ধারিত সময় সেটা একটু এভাবে বিভাজন করতে চাই আলোচনার জন্য বাইশ মিনিট প্রশ্নোত্তর পর্বের জন্য তিন মিনিট এবং প্রাথমিক সময়ের জন্য আমরা পাঁচ মিনিট রেখে আমরা আলোচনা শুরু করতে চাই আমরা গত সেশনে আলোচনা করেছিলাম যে বিষয়গুলো সেটা তোমরা পর্দায় দেখতে পাচ্ছ আমরা সেখানে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সঙ্গে বলেছিলাম যে মেইন স্কেলের সঙ্গে অতিরিক্ত একটি স্কেল যুক্ত থাকবে তার সাহায্যে আমরা মূলত প্রেসিশন মেজারিং করার জন্য যে বৈশিষ্ট্যটি সেটি নির্ধারণ করে দেবো অতিরিক্ত একটি মাপ সেখান থেকে আমরা পেয়ে যাব আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞায় বলেছিলাম হচ্ছে যে মেইন স্কেলের এক ভাগের সঙ্গে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র এক ভাগের যে মানের পার্থক্য সেটি নির্ধারণ করবে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভাইন আউটসাইড ভার্নিয়ার মাইক্রোমিটার কার্যনীতির বেলায় যেটা বলেছিলাম সেটা হচ্ছে এরকম যে স্ক্রুয়ের মাপের পরিমাণটাকে আমরা মেপে ক্ষুদ্র দূরত্বকে আমরা বৃহত্তর দূরত্বে পরিণত করে আমরা সেটাকে স্কেলে প্রদর্শন করে সেই নীতির উপর ভিত্তি করে মাইক্রোমিটার কাজ করে এবং গেজ ডিজাইনের ক্ষেত্রে টেলরের নীতির ক্ষেত্রে এরকম বলা হয়েছিল যে এরকম দুটো নীতি একটা হচ্ছে বাহ্যিক বা আভ্যন্তরীণ যে মাপি নেই না কেন সেটা গো গেজের ক্ষেত্রে উনি কী করেন নীতিটি এরকম বলেছিলেন যে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশনকে সে বিবেচনা করবে এবং নট গো গেজের ক্ষেত্রে মিনিমাম মেটাল কন্ডিশনকে বিবেচনা করবে আর আরেকটি নীতি ছিল সেটা হচ্ছে এরকম যে গো গেজের ক্ষেত্রে সর্বাধিক একবারে সর্বা সর্বোচ্চ পরিমাণ বা সর্বাধিক মাপকে বিবেচনা নেবে এবং নট গো কিছু মাত্র একবারে একটি মাত্র মাপকে সে বিবেচনা নেবে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই আজকের আলোচনায় আমরা সাইনবারের নীতি আমরা এখানে সাইনবার দেখতে পাচ্ছি সাইন সেন্টার দেখতে পাচ্ছি সাইন প্লেট দেখতে পাচ্ছি compound angles of sine plate দেখতে পাচ্ছি মূলত সাইন বার হচ্ছে একটি স্টিলের বার যেটি দ্বারা অ্যাঙ্গেল মেজার করা হয় এবং যার একটি নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে যেটি সাধারণত একশো মিলিমিটার দুইশো মিলিমিটার তিনশো মিলিমিটার একটি পূর্ণ দৈর্ঘ্য থাকবে যেটি রোলারের সেন্টার থেকে সেন্টার পর্যন্ত থাকে এবং এর উপরে বা নিচে আমরা কার্যবস্তুকে স্থাপন করে আমরা অ্যাঙ্গেল মেপে থাকি সাইন সেন্টার অনুরূপ একটি সাইন বারের মতোই কিন্তু পার্থক্য হচ্ছে এর যে দুটো হেড থাকবে তার মধ্যেই আমরা মেল এবং ফিমেল প্রান্তযুক্ত কার্যবস্তুকে আটকে রেখেই আমরা কোণ মেপে থাকি কিন্তু একটি লিমিটেশন সঞ্চয় এখানে যে পঁয়তাল্লিশ ডিগ্রির অধিক কোণ মাপার এখানে খুব বেশি সহসাধ্য নয় এবং মাপা যায় না সাইন প্লেট অনুরূপ সাইন বারের অনুরূপ একটি ডিভাইস কিন্তু পার্থক্য হচ্ছে যে খুব বৃহৎ আকৃতির কার্যবস্তুকে এখানে স্বাচ্ছন্দ্যে আটকানো যায় এবং ব্যবহার করা যায় compound angles of sine plate কিন্তু সাইন প্লেট এবং সাইন বারের অনুরূপ কিন্তু পার্থক্যটা হচ্ছে যদি একটি কার্যবস্তুর অনেকগুলো তল থাকতেই পারে এবং থাকবে যার প্রত্যেকটা তলে আলাদা আলাদা অ্যাঙ্গেল থাকে তখন এই compound angles of sine plate ব্যবহার করে আমরা তার কোনগুলো মাপার সম্ভব হয় এবং তাই করা হয় সাইন টেবিল যেটি সাইন প্লেটের সঙ্গে মাঝে মধ্যে আমরা বিভ্রান্ত করে ফেলি কিন্তু সাইন টেবিলটা হচ্ছে যে সাইন একটি অনুপাত ত্রিকোণবিতে তার বিভিন্ন ডিগ্রি সাপেক্ষে যে মানগুলো পাওয়া যায় সেখানে সারণীবদ্ধভাবে করলে যে টেবিলটা পাওয়া যায় সেটাকে বলা হবে সাইন টেবিল আমরা এইভাবে বলার চেষ্টা করেছি কিন্তু এতক্ষণ যে কী কেন কীভাবে প্রত্যেকটির বিষয়ে আমরা বলে ফেললাম আমরা এখানে একটি বিভিন্ন অংশকে চিহ্নিত করে একটি সাইনবারকে দেখানোর চেষ্টা করেছি আমরা এখানে তোমাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি সাইনবারের উপরে এবং নিচে কীভাবে কার্যবস্তুকে রেখে আমরা বস্তুর মাপগুলো নিতে পারবো ঠিক সরলীকরণ করে এখানে একটি চিত্র দিয়ে দেখাচ্ছি যে সত্যিকারভাবে সর্বশেষে আমরা কিভাবে অ্যাঙ্গেলটাকে এখানে মাপতে পারি এবং মাপা হয় এখানে আমরা যদি চার নম্বর চিত্রকে বিবেচনা করি তাহলে এখানে দেখতে পাবো যে আমরা একটি সমক ত্রিভুজ পেয়ে যাচ্ছি যার অতিভুজটি হচ্ছে এল যেটা কিনা সাইনবারের প্রকৃত দৈর্ঘ্য এবং আমরা উচ্চতাটা হচ্ছে এই যেটা এখানে স্লিপ গেজ থেকে পেয়ে যাব এবং একটি কোণ হচ্ছে থিটা যেটাকে চিহ্নিত করা হয় যে কোনোভাবে ধরতে পারি এবং সেই কোণটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত মাপ সাইন বারের নীতির ক্ষেত্রে এটাই হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কেন এটাকে সাইন বার বলা হয় কারণ আমরা সাইন বারের দৈর্ঘ্যটাকে এল পাবো এই স্লিপ গেজ বা যে কোনো উপায়ে আমরা অন্য কোনো ডিভাইস হতে পারে হাইট গেস হতে পারে ডায়াল গেস অন্য কোনোভাবে মেপে নিতেই পারি কিন্তু এর এই যেই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে এবং সাইন অনুপাতটিকে ব্যবহার করে এই কোণটাকে পাওয়া যায় সেই কারণে এটাকে সাইন পার হিসাবে চিহ্নিত করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা একটি উদাহরণের সাহায্যে সেটিকে আরও একটু পরিপূর্ণভাবে বুঝতে চাই আমরা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে মনে করি এর দৈর্ঘ্যটা হচ্ছে যেটা কিনা সাইন বারের দৈর্ঘ্য হিসাবে আমরা মনে করব যেটা ডায়াগোনাল বা অতিভুজ হিসাবে একশো মিলিমিটার এবং এর উচ্চতাটাকে আমি ধরে নিচ্ছি হিসাবে সুবিধার্থে পঞ্চাশ মিলিমিটার এবং অ্যাঙ্গেল থিটাটা বের করতে চাই তাহলে খুব সহজ একটি হিসাব আমরা এখানে বলে দিতে পারি যে আমরা এটা তিরিশ মিলি ডিগ্রি আমরা পেয়ে যাব আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ খুব সহজ একটি সমীকরণ আমরা এখন চলে যেতে চাই সাইনবার এবং স্লিপ গেজ ব্যবহার করে কোণের মান কি করে হিসাব করতে হয় সে আলোচনায় তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ যে চিত্র আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে একটি সাইন বার ব্যবহার করে কি করে একটি কার্যবস্তুকে স্লিপ গেজের সাহায্যে আমরা কোণ মাপার চেষ্টা করেছি এখানে ঠিক এই চিত্রের মাধ্যমে আমরা সহজীকরণ বা সরলীকরণ করে এই সমগ্র ত্রিভুজটা কিন্তু অঙ্কন করে নিতে পারি তাই না যেখানে আমরা সাইনবারের দৈর্ঘ্যটাকে এল ডায়গোনাল হিসেবে পাবো এবং আমরা স্লিপ গেজের পার্থক্যের মাধ্যমে আমরা কিন্তু এর উচ্চতা বা পেয়ে যাব যেটাকে আমরাকে বলতে পারি অপোজিট সাইড ওকে আমরা এখন তাহলে এখানে ধরে নেই এর দৈর্ঘ্যটা হচ্ছে দুইশো মিলিমিটার এবং opposite side H by minus H এইটা হচ্ছে উচ্চতার পার্থক্য সেটাকে আমরা এরকমভাবে বলতে পারি রোলারের ব্যাসার্ধের দৈর্ঘ্য যোগ স্লিপ গেজের উচ্চতা দুটোর বেলায় তাই বড় এইস এবং ছোট এইসের বেলায় এবং সেটাকে আমরা কিন্তু এইভাবে আমরা ব্যাখ্যা করতেই পারি তাই না উঁচু প্রান্তের স্লিপ গেজ ব্লকের উচ্চতা মাইনাস নিচু প্রান্তের উচ্চতা এখান থেকে আমরা হিসাবে সুবিধার্থে আমি আমি শুধুমাত্র এই উদাহরণটার জন্য এবং সময় স্বল্পতার জন্য আমি এখানে ধরে নিচ্ছি যে মনে করি এটার উচ্চতা হচ্ছে একশো একশো দশমিক চার দুই এক মিলিমিটার তাহলে কিন্তু আমরা ওই পূর্বের হিসাবটি যেটা কিনা এখনই আমি দেখাচ্ছি সেটা আমি বলে নিতে পারি যে থিটার পরিমাণটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি শুধুমাত্র হিসাবে সুবিধার্থে আমি ধরলাম একশো একচল্লিশ দশমিক চার দুই এক যেটা কিনা তোমরা স্লিপ গেজ ব্যবহার করে অন্য একটি মান পেলে অ্যাঙ্গেল ডেল্টা পরিমাণ পরিবর্তন হবে এবং এটা পেলে ঠিক এই পরিমাণটি পাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এখন চলে যাই আরেকটি উদাহরণে আমরা এখানে চিত্রে দেখিয়েছি এক নম্বর চিত্রে যে আমরা সাইনবোর্ডের উপরে রেখে একটি বস্তুর কোণ মাপতে চাচ্ছি তাহলে আলফার পরিমাণটা বের করতে যেখানে একটি ফর্মুলা কিন্তু উপরে দিয়ে দিয়েছে sine alpha is equal to X minus X by L এখান থেকে একটি সরলীকরণ করে আমরা তিন নম্বর ফিগারকে আমরা করতে পারি কিনা এটাই হচ্ছে তোমার মূলত বুঝার বিষয় না হলে কিন্তু সবাই সূত্রটা জানে sine theta is equal to লম্ব বাই ওকে আমরা এখন তাহলে এই চিত্রটি একটু দেখার চেষ্টা করি আমরা সরল জিওমেট্রি থেকে আমরা দুটো সমান্তরাল রেখা যদি থাকে তাকে যদি রেখা ছেদ করে তাহলে সেই রেখার বিপরীত পাশে এবং সমান্তরাল রেখার মধ্যবর্তী যে কোণগুলো থাকে তার সাহায্যে কিন্তু আমরা এখানে বলতেই পারি এই আলফার পরিমাণটা হবে এই করে সমান তাহলে কিন্তু একদম সোজা বিষয় পূর্বের একই কথা বারবার বলবো না আমরা এখানে এটা জানি ডায়াগোনালের মান জানি অপোজিট সাইডের মানটা হচ্ছে এক্স এবং সেই মানটা আমরা যদি এরকম ধরে নেই একশো দশমিক চার দুই এক তাহলে আমরা অ্যাঙ্গেলের পরিমাণ পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাবো আশা করি তোমাদের বুঝতে একদম সমস্যা হয়নি খুব খুব সোজা একটি বিষয় আমরা শিক্ষার্থীবৃন্দ চলে যেতে চাই পরের বিষয় আমরা ডপটেল গ্রুপ ভি গ্রুপ এবং ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল এবং সাইজ হিসাব করতে চাই ডপটেল গ্রুপটা কিন্তু দুই রকমের হতে পারে একটা হচ্ছে মেল গ্রুপ টাইপের এবং একটা ফিমেল গ্রুপ টাইপের আমরা চিত্রে এখন যেটা দেখছি সেটা কিন্তু মেল যেটা কিনা একটু বাইরের দিকে বের করা আর একটা হতে পারে ভিতরে বডির ভিতরে গর্ত ধরনের হোল টাইপের আমরা এটা দিয়ে আমরা বুঝবো এবং সেটাকে আমরা দেখাবো কিন্তু সেখানে আমরা একটু জাম্প করব যে সবগুলো সেই ব্যাখ্যাকার সেখানে আমরা করতে যাবো না একটা দিয়ে বুঝলে আমরা সবগুলো বুঝতে পারবো আশা করি এখানে চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখলাম যে এখানে এল ওয়ান ধরেছে এল টু ধরেছে রোলারের বাইরের সবগুলো দৈর্ঘ্য নেওয়ার চেষ্টা করেছে এখানে একটা জিওমেট্রি করেছে একটা অঙ্কন করেছে এ বি সি ত্রিভুজ অঙ্কন করেছে এবং এখানে স্লিপ গেজ ব্যবহার করে এস নিয়েছে আমরা দেখার চেষ্টা করি কী কী বিষয়গুলো এখানে ঘটতে চাচ্ছে মনে করি যে ডপটেল গ্রুপের অ্যাঙ্গেল হচ্ছে কোন এ যেটা আমরা ধরে নিচ্ছে যে সারফেস প্লেটের সাথে বা উলম্ব রেখার সাথে ডপটেল অ্যাঙ্গেলটা হচ্ছে এ ওকে এখানে কি কি যন্ত্রপাতি বা সহায়ক সরঞ্জামাদি লাগবে লাগবে যথাযথ এবং একই ব্যাসে রোলার বা পিন এবং ভাইন্ডার ক্যালিপার এবং স্লিপ গেজ এবং সারফেস প্লেট ঠিক আছে তো ওকে আমরা এখন এই যে ত্রিভুজটা আমরা এখানে অঙ্কন করে নিলাম কাল্পনিকভাবে এবং বাস্তবে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম স্পষ্টভাবে একটু স্লো মানে জোরে বলবেন কিন্তু একটু ধীর গতিতে আর কি বলবেন মানে স্টুডেন্টরা কমেন্ট করছে ঠিক মতো বুঝতে পারছে না ওকে ওকে শিক্ষার্থী বৃন্দ তাহলে আমরা এখানে এই যে এ বি সি ত্রিভুজটি আমরা অঙ্কন করে নিলাম জ্যামিতি সহজে নিলাম সেটা এ বি রেখাটি অঙ্কন করলাম হচ্ছে এখানে ডপটেল যে প্রান্তটি আছে সেই প্রান্তটির সমান্তরাল হিসাবে এখানে আমরা যে এবিসি ত্রিভুজটা অঙ্কন করলাম আমরা এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই ডপটেল অ্যাঙ্গেল যেটা এ ধরলাম সেটা কিন্তু পাওয়া গেল এখানে আমাদের বিএসি কোণের সমতুল্য বা সমপরিমাণ কিভাবে পেলাম সেটাই হচ্ছে এখানকার বোঝার বিষয় আমরা এখানে বলেছি ত্রিভুজ এ বি সি এ কোন B A C B A C is equal to কোন এ আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝলাম এখানে বলে দিচ্ছি আমরা মনে করি এখানে একটি লম্ব অঙ্কন করলাম এবং এ সি একটি লম্ব আছে সে দুটো কি সমান্তরাল রেখা নয় এবং সেটা এ বি যদি তাদের একটি সংযোগ রেখা বা সেদ রেখা হয় তাহলে একটু আগে যে সরল জ্যামিতির কথা বললাম সেদ রেখার সাথে তাহলে কি এই কোণটা যদি এ হয় তাহলে এটাও নিশ্চয়ই এ হবে এই কথাগুলো নিশ্চয়ই বারবার বলার প্রয়োজন নেই তাই আমি এখানে বলেছি বি কোণ B AC is equal to কোণ এ এই একটি বিষয় আমরা বোঝার বিষয় আর হচ্ছে বিসি রেখা is equal to L two minus L one by two এই এই ধারণাটি আমরা যদি বুঝে ফেলি তাহলে আর কোনো কিছু এখানে বোঝার তেমন জটিলতা থাকবে না বিসিটা কি করে L two minus L one by two হলো বিসি এরকম একটি দৈর্ঘ্য আমরা দুই প্রান্তেই পাবো এই ত্রিভুজটা কিন্তু এ পাশেও আঁকা সম্ভব তাই না তা আমরা L two minus L one এইটা তো গোটা দৈর্ঘ্যটায় ঠিক এরকম দুই প্রান্তই হবে আমরা তো এক প্রান্তের ত্রিভুজ নিয়ে কল্পনা করছি তাই জন্য দুই দিয়ে ভাগ দেবো এটা হচ্ছে প্রথম কথা তারপরের কথাটা হচ্ছে যে L two minus L one করলে আমরা কিভাবে পেতে পারি সেটা হচ্ছে বিষয় তোমরা একটু একটা বিষয় একটু খেয়াল করবে সেটা হচ্ছে এই যে আমরা যখন L two minus L one বিবেচনা করব তখন কিন্তু পুরো রোলারের ব্যাস নিয়ে এর ভিতরে বিবেচনায় আসবে অর্থাৎ ডি বাই টু দুটোর বেলায় কিন্তু থাকবে সেই আঙ্গিকে তোমরা যদি একটু ভাবো আশা করি তোমরা এটা বুঝতে পারবে যে BC is equal to L two minus L one করলেই আমরা এটা পেয়ে যাব এবং তাকে দুই দিয়ে ভাগ করলে এক প্রান্তের দৈর্ঘ্য বিসি পরিমাণ পেয়ে যাবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং একটু কল চিন্তা করলেই পেরে যাবে AC is equal to H এটা আমরা খুব সহজেই বুঝতে পারি কারণ এসিটা কোথেকে স্লিপ গেজের উপরের প্রান্ত থেকে রোলারের নিচের পর্যন্ত আমরা যদি স্লিপ গেজটাকে একটু এই বি প্রান্ত বা বিসি রেখা পর্যন্ত তুলি অর্থাৎ ডি বাই টু পর্যন্ত তুলি তাহলে কিন্তু আমরা ঠিক এখানেও কিন্তু এই এখান থেকে ডি বাই টু পর্যন্ত উন্নীত করবো তাহলে তো অবশ্যই এইসের সমতুল্য হবে এসির দৈর্ঘ্য তাই না আশা করি পরিষ্কার এখন তাহলে আমরা এখান এই সমকোণী ত্রিভুজ থেকে বলতে পারি না tan of A is equal to লম্ব বিসি বাই ভূমি এ সি আমি সেটা একবারে লিখেছি আশা করি তোমাদের এই সকল জায়গায় সমস্যার কথা না তাহলে এ কোন ইজ ইকুয়াল টু আমরা বলতেই পারি ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি তাহলে কি হবে লম্বটা হচ্ছে বিসি যেটার মান হচ্ছে L two minus L one by two এবং ভূমিটা হচ্ছে এসি হচ্ছে এইচ আশা করি তোমাদের পরিষ্কার আমরা আরেকটি উদাহরণ এখানে দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে ফিমেল ডপটেল গ্রুপ এখানে আরও নতুন করে আমরা ওই বিষয়গুলো তোমাদেরকে বিস্তৃত করার চেষ্টা করবো না শুধু একটাই কথাই বলি কোন মনে করি এ এবং একই রকম বিষয়গুলো এখানে দরকার পড়বে ইনস্ট্রুমেন্ট বা সহযোগী বিষয়গুলো এবং ত্রিভুজ কিন্তু একই রকম হবে শুধু দৈর্ঘ্যের বেলায়টি আমাদের বিবেচনায় নিতে হবে যে ডি বাই টু কিন্তু সকল সময় এখানে থাকবে এবং সেই আঙ্গিকে কল্পনা করতে হবে আর কোনো কিছু এখানে নতুন না তাহলে কিন্তু আবার এখানে যে ত্রিভুজটি অঙ্কন করা হলো ও ওয়ান বি এবং ও টু সেটি একটি সমকোণী ত্রিভুজ এবং এখানে কোণটি কিন্তু হচ্ছে বি এবং ও ওয়ান ও টু এটা কিন্তু আমাদের একটি অ্যাঙ্গেল এর সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ এই ও ওয়ান অ্যাঙ্গেলটি হচ্ছে আমাদের ডপটেইল অ্যাঙ্গেলের সমান সেই আঙ্গিকে কিন্তু আমরা এই কোণের পরিমাণটি এটি পেতে পারবো আশা করি তোমাদের পরিষ্কার হয়েছে আমরা এখন চলে যেতে চাই সাইজ নির্ণয় সাইজের বেলায় আমরা এখানে দেখাচ্ছি যে একটি হচ্ছে আমাদের ফিমেল পার্টস তার হচ্ছে এক্স দৈর্ঘ্য হচ্ছে এতটুকু অর্থাৎ রোলারের আউটসাইড টু আউটসাইড এবং আমাদের এই এ দৈর্ঘ্যটাই আমাদের বের করা কাঙ্ক্ষিত বিষয় এবং ফিমেল ডক্টরের ক্ষেত্রে আমাদের এই বি দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের প্রত্যাশিত বিষয় যেটা মাপা খুব কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা আগেই জানি যে কোনটা হচ্ছে আলফা আমি বের করে রেখেছি মনে করি এবং সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে আগের বেলায় যেরকম বলেছি ঠিক একই রকম তাহলে চট করে আমি বলে দিতে চাই যেটা কিনা হার্ড অ্যান্ড ফার্স্ট রুল এবং একই সাথে আমরা যেমিতি করে বের করতে পারবো সেটা হচ্ছে এই এক্সের দৈর্ঘ্য দূরত্বটা কতটুকু হবে এক্স এর দূরত্বটা হবে A plus D plus D into cot alpha by two যদি এই এক্স এর দূরত্বটা পেয়ে যায় সেখান থেকে পার্শ্ব পরিবর্তন করে নিশ্চয়ই এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যেতে পারবো তাই না ঠিক একইভাবে যদি আমরা এই ওয়াইড দূরত্বটা পেয়ে যাই তাহলে বির দূরত্বটাও পেয়ে যাবো এই হচ্ছে সহজ একটি বিষয় কিন্তু বোঝার বিষয় বা কোশ্চেনের বিষয়টা হচ্ছে এই এক্সের দূরত্বটা এটা কেমন করে হলো এটুক যদি বুঝতে পারি তাহলে আর কোনো কোশ্চেন এখানে থাকার কথা না আমরা একটু বিবেচনা করি এক্সের দূরত্বটা কেমন করে হলো এ এক্সের মধ্যে কি কি আছে এ আছে আমরা পেয়ে গেলাম এ আর আছে হচ্ছে ডি প্লাস এইটা তো আমরা এই চিত্রটা একটু বিবেচনা করার চেষ্টা করি দেখি আমরা বুঝতে পারি কিনা এখানে এই এক পাশের যদি আমরা এই বৃত্তটা বা রোলার চিন্তা করি তার কেন্দ্র হচ্ছে ও এখানে লম্ব অঙ্কন করলাম এখানে একটি রেখা অঙ্কন করলে কোনটাকে আলফা কোনটাকে দ্বিখণ্ডিত করলাম তাহলে এই পাশে ডি বাই টু এবং এই পাশে ডি বাই টু মিলে তো হচ্ছে ডি তাহলে ডিটা পেয়ে গেলাম এ প্লাস ডি হয়ে গেল আশা করি পরিষ্কার থাকে হচ্ছে দুই পাশে বি সি এবং এ পাশেও আর একটা সি তাহলেই কিনা গোটা এক্স তাহলে এই টু বিসি যদি আমরা বিসির পরিমাণটা জানি এবং যদি তাকে টু দিয়ে গুণ দিই তাহলে গোটা এক্স পেয়ে যাবো আশা করি পরিষ্কার তাহলে বিসি এবং তাকে যদি দুই দিয়ে গুণ দিই সেটার পরিমাণ যদি এটা হয় তাহলে আমাদের এক্সের পরিমাণটা জানা হয়ে যাবে তাহলে বিসির পরিমাণটা আমরা জানি তাই না তাহলে এই ত্রিভুজটাকে আমরা সমগ্র ত্রিভুজটাকে কল্পনা করি টেন আলফা বাই টু সমান সমান কি হবে অথবা কট আলফা বাই টু আমরা চিন্তা করি টেন আলফা বাই টু হচ্ছে লম্ব বাই ভূমি কট আলফা বাই টু হবে হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে কট আলফা বাই টু হবে ভূমি বাই লম্ব ভূমি হচ্ছে বিসি বাই হচ্ছে লম্ব ওবি ঠিক তো ওবির মানটা কত ডি বাই টু আর আমরা তো এইটা বের করবো বিসি তাহলে ডি বাই টু যেহেতু আসে সেখানে যদি দু দুই দিয়ে গুণ দেই তাহলে ডি থাকে আর এটা তো গুণন হিসাবে আসে আশা করি তোমাদের এক্সের দূরত্ব নিয়ে আর কোনো কনফিউশন নেই এক্সের দূরত্ব যখন পেয়ে গেলাম তখন স্পর্শ পরিবর্তন করলে এ পাবো এবং একইভাবে এখানেও আমরা এটা বি পেয়ে যাব আশা করি তোমরা পরিষ্কার হয়েছো আমরা এখন চলে যাই ভি গ্রুপের ক্ষেত্রে ভি গ্রুপের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা এটা পেয়ে যাব আমরা একটা দুটো রোলার ব্যবহার করবো একটা ছোটো রোলার একটা বড় রোলার ছোটো রোলার যখন ব্যবহার করব তখন আমরা হাইট গেজের সাহায্যে এই এইচ ওয়ান পাবো বড় রোলারকে এইচ টু পাবো এবং দুটোর বেলায় আমরা জেমিতির সাহায্যে একটা একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করবো যার কেন্দ্র ও ওয়ান এবং ও টু এবং ও ওয়ান বি একটা এবং এখানে একটা লম্ব অঙ্কন করবো ও টু বি ইত্যাদি তারপরে ধরে নিই এরকম যে রোলার এবং বল লাগবে বা বল লাগবে ভার্নিয়ার মাইক্রোমিটার এবং হাইট গেজ লাগবে সারফেস প্লেট লাগবে এখন কোশ্চেন হচ্ছে ও ওয়ান এবং ও টু দৈর্ঘ্যটা আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা সব কিছু পেয়ে যাবো আশা করি ও ওয়ান এবং ও টু আমরা দেখার চেষ্টা করি কতটুকু হয় খেয়াল করো তো ও ওয়ান ও টু কী করে পেতে পারি প্রথমে ধরি সারফেস প্লেট থেকে কতটুকু হয় H two okay fine H two থেকে আমরা ডি টু বাদ দিই এই ডি টু বাদ দিলাম তাহলে কতটুকু চলে আসলো এই পর্যন্ত চলে আসলো ও টু পর্যন্ত সেখান থেকে আমরা আবার চলে যাই H one minus D one okay H one minus D one এই এইচ ওয়ান এতটুকু মাইনাস ডি ওয়ান এতটুকু তাহলে থাকলো কতটুকু এই ও ওয়ান থেকে এই সারফেস প্লেট পর্যন্ত তাহলে আমরা প্রথমে পাইলাম সারফেস প্লেট থেকে এই ও টু পর্যন্ত আর এখন পাইলাম সারফেস প্লেট থেকে ও ওয়ান পর্যন্ত যদি দুটো বাদ দেয় তাহলে মাঝখানে ও ওয়ান থেকে ও টু জায়গাটুকু বাদ থেকে গেল সেই কারণে ও ওয়ান ও টুর দৈর্ঘ্যটুকু এতটুকু আশা করি পরিষ্কার যদি এটুকু পেয়ে যায় আর এইটা যদি যেহেতু এইটা সমান্তরাল হচ্ছে এই অ্যাঙ্গেলের এই আমাদের বিভেল যে তল তার সঙ্গে সমান্তরাল তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা যদি আমরা মনে করি এ তার এটা হচ্ছে একটি উলম্ব রেখা তাহলে এইটা হবে এ বাই টু তাহলে আমরা এটা এ বাই টু হবে এটা সমকোণ সেই হিসাবে কিন্তু আমরা এখান থেকে সাইন এ বাই টু যদি করি এইরকম একটি সমীকরণ তৈরি করতে পারবো sine A by two is equal to হবে কি এইটা যদি সমকোণ হয় এটা হবে এ বাই টু তাই না তাহলে আমরা কি বলতে পারি লম্ব বাই অতিভুজ লম্ব কোনটা ও টু বি এবং অতিভুজ হচ্ছে ও ওয়ান ও টু এখানে আমরা O two B O two বির মান কত ও টু বির মান হচ্ছে আমাদের আর D by two minus D one by two তাই তো আর ও ওয়ান ও টুর মান তো আমরা এখান থেকে পেয়ে গেলাম আশা করি তোমরা পরিষ্কার হয়েছে ঠিক তেমনি সাইজের বেলাটায় যদি আমরা চলে আসি তাহলে আমরা এখানে মনে করি যে আমরা এই ভি গ্রুপের ক্ষেত্রে এই উপরের প্রান্ত দুটোর সাইজ বের করা খুব কঠিন এবং খুব জটিল একটি বিষয়তে আমরা মনে করি সাইজটা হচ্ছে ডব্লু প্রশস্ততা ধরি এবং অ্যাঙ্গেলটা প্রথম থেকে আমরা জানবো সেই অবস্থায় আমরা দেখি একটু চিত্রটা কি বলে চিত্র হচ্ছে যদি ও বি আমরা মানটা জানি তাহলে দুটো ও বি এখানে যোগ করব। আর হচ্ছে ডিসির মানটা যদি জানতে পারি তাহলে দুটো ডিসি যদি যোগ করি তাহলে আমরা এখান থেকে গোটা ডব্লুর মানটা পেয়ে যাব ওকে এখানে লাগবে হচ্ছে রোলার বা বল ভার্নার মাইক্রোমিটার বা হাইট গেজ এবং সারফেস প্লেট ঠিক আছে তো আমরা এখন দেখি যে টোটাল ডব্লুর মানটা আমরা এইভাবে লিখতে পারি কিনা একটু শেষের কথাটা প্রথমে বলে নিলাম ঠিক আছে তো দেখো তো W is equal to two into OB একটা ওবি আর এই পাশে আর একটা ওবি আর প্লাস টু ইন্টু ডিসি এই একটা ডিসি আর একটা ডিসি তাহলে কিন্তু ডব্লু হয়ে যাবে এখন কোশ্চেন হচ্ছে ওবির মানটা আমাদের বের করতে হবে এবং ডিসির মানটা বের করতে হলে আমরা পেয়ে যাবো ওকে ওবির মানটা আমরা বের করতে চাই এইখানে যে একটি সমকোণী ত্রিভুজ আঁকা হলো এইটা হচ্ছে একটা লম্ব যেহেতু এটা স্পর্শক আর এইটা হচ্ছে আমরা এখান থেকে সমান্তরাল করলাম ভূমির সমান্তরাল তাহলে এইটা কিন্তু এ বাই টু কারণ এখানে একটা লম্ব রেখা অঙ্কন করলে আমরা এখানে ভি অ্যাঙ্গেলটা যদি ধরে নিয়েছি হচ্ছে এ কোন তাহলে এইটা হবে এ বাই টু বারবার বলার প্রয়োজনে আগেই বলেছি ঠিক একইভাবে এখানে একটি লম্ব অঙ্কন করলে তার সমান্তরাল এটা এবং এটার সংযোগ রেখা অবশ্যই এই এই অ্যাঙ্গেলটা হবে এ বাই টু সেই হিসাবে আমরা বলে নিতে পারি ত্রিভুজ বি ও ই e থেকে আমরা কজ এ বাই টু এজের ও ই বাই ও বি এবং ওবির মানটা পাবো হচ্ছে এরকম এবং একই সাথে আমরা ত্রিভুজ বি সি ডি থেকে আমরা বলতে পারবো টেন এ বাই টু হচ্ছে ডিসি বাই বি সি যেখানে আরেকটি বিষয় বোঝার আছে বিসির মানটা আমরা B B C C B C উচ্চতা বিসির মানটা ডি বাই টু মাইনাস এই H one by H two কী করে হবে বা হওয়া সম্ভব কিনা হ্যাঁ আমরা দেখার চেষ্টা করি আমরা স্লিপ গেজের উচ্চতা থেকে আমরা বের করলাম এইচ ওয়ান এতটুকু এইচ টু এতটুকু তাহলে আমরা দেখি বি সির মানটা এতটুকু হয় কিনা D by two okay D by two D by two এই ও কেন্দ্র থেকে এই পর্যন্ত ওকে ঠিক আছে minus H one minus H two তাহলে H one minus H two করলে থাকবে আছে এতটুকু তার থেকে যদি আমরা ডি টু থেকে এই দূরত্বটুকু বাদ দেই তাহলে থাকবে হচ্ছে ডিসি আশা করি তোমরা পরিষ্কার তাহলে ডিসির মানটা আমরা এখান থেকে টেন এ বাই টু করলে আমরা ডিসির মানটা পেয়ে যাবো ওবির মান পেয়ে গেলাম ডিসির মান পেয়ে গেলাম এখানে বসিয়ে দিলে আমরা ডব্রু মানটা পেয়ে যাবো ট্যাপার ঢোলের অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা ঠিক অনুরূপভাবে যদি এগিয়ে যাই খুব সহজভাবে বের করতে পারবো আমরা একটা ট্যাপার ঢোল নিলাম দুটো রোলার ব্যবহার বল ব্যবহার করব একটা ও মনে করি আর ওয়ান ব্যাসার্ধের একটা আর টু ব্যাসার্ধের ছোটো বলটি এখানে বসিয়ে দেবো তারপরে আমরা সেটার একটা ডায়াল গেজ দিয়ে আমরা উচ্চতা মেপে নেব এবং তারপরে বড় বলটি বসাবো এখানে আমরা মনে করি ট্যাপার অ্যাঙ্গেলটি হচ্ছে এ এবং আমাদের এখানে প্রয়োজন পড়বে যথাযথ ভিন্ন ব্যাসের দুটো বল এবং ভাইডার মাইক্রোমিটার ডায়াল গেজ এবং সারফেস প্লেট আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে যে ও ওয়ান ও টু এই দূরত্বটি আমরা ঠিকমতো বের করতে পারি কিনা তাহলে আমরা এখানে কোনটি পেয়ে যাব তবে একটি খুব স্মরণ রাখার বিষয় হচ্ছে যে ছোট বলটি কখনোই কিন্তু মাপার সময় এই হোলকে অতিক্রম করে নিচের দিকে নেমে যেতে পারবে না এটি হচ্ছে আমাদের অবশ্যই স্মরণ রাখার বিষয় আর কোনোটি খুব গুরুত্বপূর্ণ স্মরণের বিষয় না এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদের ও ওয়ান ও টু আমরা বুঝতে পারি কি না ও ওয়ান ও টু দেখো তো এখানে কি বলেছে এইচ ওয়ান যোগ H two H one H one যোগ H two plus R one H one যোগ এইচ টু এখান থেকে এই পর্যন্ত যোগ এইচ টু এই পর্যন্ত যোগ আর ওয়ান এই পর্যন্ত মাইনাস আর টু এই পর্যন্ত তাহলে কি আমরা ও ওয়ান এবং ও টু পেয়ে গেলাম ঠিক আছে তো বন্ধুরা ওকে আর ও টু এস তো খুব স্বাভাবিক বিষয় R two minus R one করলে আমরা এই পর্যন্ত হয়ে গেল এবারে আমরা আরেকটি চিত্র তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে যদি কিনা বল দুটো দুটোই ভিতরে চলে যায় এই অবস্থায় এই অবস্থায় কোনো সমস্যা নেই শুধুমাত্র ও ওয়ান এবং ও টুর দূরত্বটা হবে হচ্ছে ঠিক এরকম H one minus R two plus R one minus R two হবে আর কোনো তফাত এখানে হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে কমেন্টসে জানাবে আমরা আগামী সেশনে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব বাড়ির কাজ হিসেবে থাকবে তোমাদের একটি সাইনবারের সাহায্যে এই চিত্রে যেভাবে দেখানো আছে অ্যাঙ্গেল এবং দৈর্ঘ্য সেই হিসেবে এক্সের মানটি তোমরা বের করে খাতায় করবে চিত্রও দিবে এবং হিসাবটিও করবে করে সংরক্ষণ করবে এবং বিষয় শিক্ষককে দেখিয়ে তোমরা নম্বর নেওয়ার চেষ্টা করবে ধারাবাহিক মূল্যায়নের সেশনে অংশগ্রহণ করার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে এই সেশনটি পুনরায় দেখার জন্য নির্ধারিত ওয়েবসাইটটি ভিজিট করার জন্য অনুরোধ রেখে আমার সেশনের আনুষ্ঠানিকভাবে শেষ করছি সকলকে পুনশ্চ ধন্যবাদ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী সেশনে অংশগ্রহণ করার জন্য আবার আহ্বান জানিয়ে শেষ করছি